ওই মদিনা থেকে সারা পৃথিবীতে ইসলামকে চড়িয়ে দেওয়ার প্ল্যান করলেন যে মক্কা শরীফের মানুষ আমাদেরকে তাড়িয়ে দিল ইসলামের দাওয়াত দেওয়ার কারণে ওই মক্কাকে বিজয় করার পরিকল্পনা করলেন সারা পৃথিবীকে বিজয় কিভাবে হবে সারা পৃথিবী কিভাবে মুসলমানদের হাতে আসবে সারা পৃথিবীতে কোরআনের বাণী কিভাবে প্রচার হবে কোরআন মতে কিভাবে পৃথিবী চলবে আমার নবীজি মদিনাতে বসে বসে স্বপ্ন দেখেছিলেন আমার নবীজির স্বপ্ন পূরণ করেছেন লাইলা আমার নবীজি সেই খেজুর ডালির সেই মসজিদে নবী থেকে এবার ধর্মীয় সমস্ত কাজ শুরু করলেন নামাজ প্রতিষ্ঠা করলেন এবং সমস্ত বিচার সমস্ত আদালত মসজিদ থেকে শুরু করলেন রাষ্ট্রীয় সমস্ত রাষ্ট্র পরিচালনার কাজ মসজিদে নবী থেকে শুরু করলেন সমস্ত মুসলমানদেরকে একে কাতারে নিয়ে আসলেন এবং সেখানে কোরআন শিক্ষা সেখানে লেখা শিক্ষা সব কিছু মসজিদে নবাবিতে আমার নবীজি শুরু করলেন ব্যবস্থা করলেন এই মসজিদে নবী থেকে আল্লাহ রব্বুল আলমিন ইসলামের বিজয় দান করলেন চাউস দিয়ে বলুন সুবাহ সর্বপ্রথম আমার নবীজি এই খেজুর পাতার সেই সাদের মসজিদ থেকে আমার নবীজি বদরের যুদ্ধের প্রস্তুতি নিয়েছেন আমার নিজে স্বয়ং বদরের যুদ্ধে উপস্থিত ছিলেন বদরের যুদ্ধে আমার আল্লাহ বিজয় দান করলেন বদর যুদ্ধ শেষ করে সেই মসজিদে নবী থেকে আবার উহুদের ময়দানে গেলেন উহুদের ময়দানে গিয়ে সেখানে কাফের বিরুদ্ধে লড়াই করে আমার নবী নিজ হাতে যুদ্ধ করলেন এবার যখন উহুদ থেকে আসলেন এবার আমার নবীজি খন্দকে গেলেন খন্দকে নিজে উপস্থিত হয়ে যুদ্ধ করলেন খন্দক থেকে ফিরে এসে আমার নবীজি কোরাইজের মাটিতে গিয়ে যুদ্ধ করলেন ফিরে এসে বানি মুস্তালিকের গিয়ে কাছে গিয়ে যুদ্ধ করলেন বানি মুস্তালিক থেকে বিজয় লাভ করে তায়েফের মাঠে গেলেন আমার নবীজি তায়েবকে বিজয় করলেন আবার তায়েব থেকে এসে আমার নবীজি হোনাইনের মাটিতে গিয়ে ইসলামের বিজয়ে পতাকা উড্ডীন করলেন হোনাইন থেকে এসে আবার খাইবার বিজয় করলেন আবার খাইবর থেকে আমার নবী সোজা মক্কা শরীফকে বিজয় দান করলেন উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ এভাবে বিজয়ের দ্বারা অব্যাহত থাকলো আমার নবীজি পৃথিবী দিকে যাওয়ার পরেও হজরতে আবু বকর হজরতে ওমর হজরতে ওসমান হজরত আলী রবি আল্লাহ খোলাফাইরা সেটা সেই বিজয়ের ধারাবাহিকতা রক্ষা করেছেন খালেদ বিন ওলিদকে পাঠিয়ে দিয়েছেন খালেদ তুমি ইরাক যাও ইরাকে গিয়ে ইরাককে বিজয় করো খালেদ বিন ওলিদ অপরাজয় কুতুবাই বীর সেনানী খালেদ বিন ওলিদ ইরাকে গিয়ে সেই নোংর করে কাফের বিরুদ্ধে জেহাদ করতে করতে ইরাক ফাতা করলেন ইরাককে বিজয় দান করলেন এবার ইরাক বিজয় করে আবার হালিদিন বিন শামে গেলেন শাম বিজয় করলেন এবার হজরত আমর উল্লাস মিশরের দিকে ছুটলেন মিশর বিজয় করলেন আবু উমাম আল বাহিলি এবার রোম সম্রাটের বিরুদ্ধে হেরাকুলের বিরুদ্ধে যুদ্ধ করে ইসলামের বিজয় ছিনিয়ে আনলেন ওসামা বিন জায়েদ এবার সেই তরবার নিয়ে সাহাবা রামের জামাত নিয়ে এবার রোমের বিরুদ্ধে ছোড়ন্ত লড়াই শুরু করলেন সেখানে বিজয় ছিনিয়ে আনলেন উকবা ইবিনা আমের সেই বাবিলুন বিজয় করলেন তারেক বিন জিয়াদ স্পেন বিজয় করলেন ইউরোপের ভিতরে ইসলাম প্রবেশ করলো এবার আফ্রিকার ভিতরে মৌসাবিন নুসাইদ তরবারে নিয়ে আফ্রিকা বিজয় করলো ইসলাম আস্তে আস্তে ইউরোপ চলে গেল ইসলাম আস্তে আস্তে আফ্রিকা পর্যন্ত চলে গেল উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবাহ এবার সাহাবাহাম থেমে নাই হজরত উকবা ইবিনা আমের সেই উত্তর আফ্রিকাকে আবার বিজয় করলেন এভাবে কাকা ইবিনা আমরাত তামিমি সেই মাদাইন হালওয়ান আর বাহরাবির সমস্ত জায়গাগুলোকে বিজয় ছিনিয়ে আনলেন আলাপ আর সালাম আসাল জুকি আবার সেই তুর্কি বিজয় করল নুরুদ্দিন জঙ্কি কুসেডের বিরুদ্ধে চূড়ান্ত জেহাদের ডাক দিল সালাউদ্দিন আইয়ুবি সেই কোসাডের বিরুদ্ধে খ্রিস্টানদের বিরুদ্ধে জিহাদ করে বাইতুল মাকদিস পর্যন্ত বিজয় তৈরি করে ফেললেন উচ্চ আওয়াজ দিয়ে বলুন সেই খেজুর পাতার মসজিদ নবী থেকে সেই জাহাদের ডাক দিয়ে আজকে ইসলাম ইউরোপ চলে গেল ইসলাম আফ্রিকা ছড়িয়ে গেল ইসলাম আসলাম দিকাতে চলে গেল মোহাম্মদ আল ফাত এবার তিনি কুস্তন্তনিয়া গিয়ে কুস্তন্তনিয়া জয়ী করলেন হজরত সোলাইমান আল কানুনি হজরত সোলাইমান আল কানুনি অটোমান সাম্রাজ্যের এক বিজয়ী সম্রাট সেই শেষ বিজয় মুসলমানদেরকে দেখিয়ে দিল অটোমান সাম্রাজ্য অর্ধ পৃথিবী শাসন করলো সলমান আল কানুনি সেই দেখিয়ে দিল মদিনা শরীফ থেকে আমার নবীজি বিজয়ের যে ধারাবাহিকতা শুরু করলেন এই বিজয়ের ধারাবাহিকতা অটোমান সাম্রাজ্য পর্যন্ত সেই বিস্তার ছিল উচ্চাবাস দিয়ে বলুন সুবাহ মুসলমানদের আজকের ভাগ্যের নির্মম পরিহাস আমার নবীজির সেই মাটির ডাল আর খেজুর কাছের খেজুরের ডালিলে সেই সাপ থেকে সাহাবাই কেরাম ইমানে বলে বলিয়ান ছিল বলে সারা পৃথিবী আজকে বিজয় লাভ করেছে আজকে মসজিদগুলো পাকা হচ্ছে আজকে দশতলা বিশতলা হচ্ছে আজকে কোনো অঞ্চল আর বিজয় হচ্ছে না সারা পৃথিবীতে শুধু মুসলমানরা এখন মার খাচ্ছে ঠিক কিনা বলবো তখন কিন্তু মসজিদ পাকা ছিল না মুসলমানদের কাছে কোনো গ্যাসের খনি ছিল না থেলের খনি ছিল না স্বর্ণের খনি ছিল না মুসলমানদেরকে আল্লাহ পাক বিজয় দান করেছেন আজকে মুসলমানদের কাছে সব আছে আজকে জেট বিমান আছে আজকে রকেট আনসার আছে আজকে কামান আছে গোলা বারুদ আছে আজকে বড় বড় বিল্ডিং আছে কুটিপতি আছে মুসলমানদের আজকে বিলিয়ন বিলিয়ন টাকার মালিক আজকে কোনো অঞ্চল নতুন করার বিজয় হচ্ছে না আজকে আফগানিস্তানে আজকে মুসলমানদের রক্ত ঝরছে মসজিদ আকসাতে মুসলমানদের রক্ত ঝরছে আজকে পাকিস্তানের মুসলমানদের রক্ত ঝরছে আজকে মিশরের মাটিতে মুসলমানদের রক্ত ঝরছে আজকে সস্তিয়ার ভিতরে মুসলমানদের রক্ত ঝরছে আজকে ইউক্রেনের ভিতরে মুসলমানদের রক্ত ঝরছে সারা পৃথিবীতে আজকে মুসলমানরা মজলুম আজকে মুসলমানদের পক্ষে কথা বলার জন্য কেউ না আজকে মুসলমানদের পক্ষে কেউ নাই আমরা আজকে যারা মুসলমান আছি নিজের পীর রক্ষা করার জন্য ভিতরে ভিতরে কোনো কোনোভাবে ইহুদিন আসার সাথে হাত মিলিয়ে রেখেছি ঠিক কিনা বলো আজকে আমরা আক্ষেপ করে বলতে চাই আপনি মুসলমানরা আমরা মদিনার সেই মেসেজ মদিনার সেই আদর্শ মদিনা শরীফের আমার নবীর বিজয়ের যে ধারাবাহিকতা সেটা আমাদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে আজকে আমাদের বিজয়ের কোনো আল্লাহ আকবর ধ্বনি আমরা শুনি না আজকে বিজয়ের ধ্বনি আল্লাহ আকবর ধ্বনি শোনা যায় না আজকে আমরা সকালবেলা ঘুম থেকে উঠে নিউজে আমরা দেখি না আজকে মুসলমানরা অমুক অঞ্চল বিজয় করেছে আমরা শুধু একটাই দেখি ফিলিস্তিনের মাটিতে ইসরায়েলের গুলিতে আমার মা বড়রা নিহত হয়েছে ঠিক কিনা বলো আজকে আমরা সেই নিষ্ঠাই দেখি ভাইয়ের আমার বন্ধুরা আমার এই হজের মাসে যে সমস্ত হাদি সাহেবরা মদিনা শরীফ যাচ্ছেন মক্কা শরীফ যাচ্ছেন আল্লাহর ওয়াস্তে মদিনা শরীফের আসল সবকটা নিতে হবে মক্কা শরীফের আসল সবকটা নিতে হবে আমার নবী কি মিশন ছিল সাহাবে একরামের কি মিশন ছিল তারেক বিন জিয়াদের কি মিশন ছিল মুসা বিন মুসাইলের কি মিশন ছিল খালিদ বিন কলিজের কি মিশন ছিল হজরত আবু বকর হজরত ওসমান হজরত আলী রদি আল্লাহ তাদের কি মিশন ছিল ইসলামকে কিভাবে পৃথিবীর ভিতরে বিজয় দান করেছে সেই মেসেজ সেই সবক আমাদের প্রতিটি মুসলমানকে বাঁধতে হবে আমাদের সকলকে আল্লাহ তৌফিক দান করুন চাওয়াজ বলুন আমি আজকে যুবকেরা প্রতিদিন শোনা যায় শুধু আত্মহত্যা করতেছে সিরিকুট লেগে লেগে যুবক মুসলিম যুবক আত্মহত্যা করতেছ তোমরা কি পৃথিবীতে আত্মহত্যা করার জন্য এসেছ আত্মহত্যা মহাপাপ এই কথাটি প্রতিদিন বলতেছি তারপরেও কেন আমার মুসলিম যুবকের আত্মহত্যা করে সাহাবাহাম যখন যুদ্ধের ময়দানে নিজের শাহাদতের কথা চূড়ান্ত হয়ে যেত তখন সাহাবে একরাম আল্লাহর কাছে ফরিয়াদ করত আল্লাহ কিছুক্ষণ পর আমি শহীদ হয়ে যাব আল্লাহ তুমি আমাকে একেবারে শহীদ করে আমাকে দুনিয়া থেকে বিদায় দিও না আমি মরে যাওয়ার পরে তুমি আমাকে আবার জীবিত করো আমি যেন আবার শহীদ হতে পারি তুমি আমাকে আবার জীবন দান করবে আমি আবার যেন লড়াই করে আল্লাহ রাস্তায় শহীদ হতে পারি আমি তুমি আমাকে আবার জীবন দান করবে আমি আবার যেন শহীদ হতে পারি এইভাবে মুসলমানদের আকাঙ্ক্ষা ছিল ইসলামের জন্য তারা লড়াই করে মরবে আজকে আমার মুসলমান ভাইরা আজকে প্রেমের জন্য সাধারণ একটা মেয়ের প্রেমে পড়ে সিরিকুটে আত্মহত্যা করতেছে ঘরের রুমের ভিতরে ঝুলন্ত বাস পাওয়া পাচ্ছে ভাইয়ের আমার এটা আত্মহত্যা মহাপাপ আমার নবীজি এই আত্মহত্যার মেসেজ নিয়ে পৃথিবীতে আসে নাই মুসলমানদেরকে ইসলামের বিজয় দানের জন্য আমার নবীজি এসেছেন সারা পৃথিবী ইসলাম ছড়িয়ে দেওয়ার জন্য এসেছেন ইসলামের পতাকাকে উদ্দিন করার জন্য এসেছিলেন আল্লাহ পাক আমাদের সকলকে বুঝবার তৌফিক দান করুন